আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ডেটিং সাইটের মাধ্যমে আনলিমিটেড গুগল ভয়েস ক্রিয়েট করবেন তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক এখানে আসার পরে ইউডেটস লেখে আপনারা যদি সার্চ দেন ইউ ডেটস ডট আইও তাহলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করা হবে আপনারা নিচে একটু স্ক্রল করে এসে এটাতে ক্লিক দেবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টেকে চান্স তো আপনারা টেকে চান্স একটা ক্লিক দেবেন যারা ফোন দিয়ে ক্রিয়েট করবেন তো এখান থেকে আপনি আপনাদের নিকনেম থেকে শুরু করে সব কিছু এই জায়গাটাতে বসাই দেবেন আমি একটা নিকনেম দিয়ে দিলাম এখানে একটা মেইলের প্রয়োজন একটা মেইল দিয়ে দিবেন আপনাদের ইচ্ছে মতো যে কোনো মেইল আপনারা ট্যাম্প মেইল দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই একটা পাসওয়ার্ড সুইচ করবেন দেখেন এখানে কিন্তু আমি সেভ করে রাখছিলাম ওটা লগ ইন দিয়ে দিলাম তো এখান থেকেই আপনারা আপনাদের নিক নেমটা চাইলে একটু পরিবর্তন করতে পারেন এখান থেকে জেন্ডারটা এবং আপনারা কাকে খুঁজতেছেন ম্যানকে এটা দিয়ে দেবেন ডেট অফ বার্থটা ঠিক করে দিয়ে দেবেন তারপর নেক্সট দিয়ে দিলেন এখানে আমার এখানে ফ্রান্স হয়ে আছে আমি এটা ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম যারা বলছিলেন যে ইউনাইটেড কিংডমের পোস্টাল সাইট দেন আমি তাদের জন্য বলতেছি আপনারা এই ডেটিং সাইটে কাজ করলে অবশ্যই ভালো নাম্বার পাবেন এবং ভালো ট্রাফিক পাবেন তো এখান থেকে আমি আমার সিডিটা ওরলান্ডো ফলোরিডা এটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে নেক্সট করে দেব এখানে এসে আপনাদেরকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে আমি যেটা করে নিলাম আপনার প্রোফাইল পিকচার অ্যাড করার পরে ফাইন্ড ইউর ম্যাচ আপনার এই জায়গাটা ক্লিক করে দেবেন আর অবশ্যই উপরের যে লেখাগুলো আছে এগুলো ভালোভাবে পড়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হইতে না হইতে আমাকে অনেকেই নক দিয়ে দিছে আর তাদের এস এম এসের রিপ্লাই আপনারা করতে পারবেন এখান থেকে ফ্রিতে কোনো সমস্যা নেই যদিও বা এটা একটা পেইড সাইট তারপরে আপনারা ফ্রিতে এখান থেকে এস এম এস করতে পারবেন কোনো সমস্যা নেই দুই তিনটা করে এস এম এস এসে যায় আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবেন তাহলে ভালো হবে আর কি তো আপনি দেখতেছেন ভিডিওটি robot S M technical YouTube চ্যানেলে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে এসে আপনারা আপনাদের অ্যাবাউটটা একটু লিখে দেবেন তো আপনাদের অ্যাবাউটে আপনারা অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা স্ন্যাপ আইডি থাকলে স্ন্যাপ আইডিটা দিয়ে দেবেন কারণ অধিকাংশ ইউএসএ ব্যক্তি স্ন্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে তো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো যেহেতু আমার একটা ইউএসএ হোয়াটসঅ্যাপ আছে আপনাদের যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা স্ন্যাপ অ্যাকাউন্টটা দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে আমার যে ইউএসএ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইটা আমি দিয়ে দিলাম এখানে তো এখান থেকে আপনারা কিন্তু অনেক পিকচার অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নাই আর এই সাইডে যাদের টেক্স লাগবে মানে এই সাইডে কিছু গুরুত্বপূর্ণ টেক্স আছে হয়তো বা অনেকেই জানেন আর যারা জানেন না এই টেক্সটগুলো সম্বন্ধে যে কোন ধরনের টেক্স করে ট্রাফিকের সাথে কথা বলবেন তো সেই টেক্সটগুলো যদি আপনাদেরকে লাগে আমাকে নক করবেন স্কাইপিতে আমি ফ্রাইডেতে ফ্রি থেকে আর ফ্রাইডেতে আপনাদের রিপ্লাই দেওয়ার অনেক চেষ্টা করব এখান থেকে হবিটা আপনার সিলেক্ট করে নেবেন এবং ইনফরমেশন যেটা আছে আপনারা এখান থেকে ইনফরমেশনটা সুন্দর মতে ঠিক করে নেবেন যাতে করে ট্রাফিক বুঝতে পারে যে আপনি একজন লিগেল ইউএসএ ব্যক্তি তো এখান থেকে আপনারা সব কিছু সিলেক্ট করার পরে সুন্দরভাবে এটা আপনাদের প্রোফাইলটা সাজাই নিলেন নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে মেসেজ রিকোয়েস্ট ভিউ আমি আবারও বলতেছি এটা কিন্তু একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টে কাজ করতে হলে আপনাদেরকে অনেক ধৈর্য সহকারে কাজ করতে হবে এখান থেকে আপনারা যে সার্চিং পিপলগুলো আছে ওই পিপলের বয়সটা সিলেক্ট করে দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে যারা লাইভে আছে তাদেরকে দেখাচ্ছে আপনি ইচ্ছে করলে লাইভে যেতে পারেন কিন্তু আপনারা তো যাইতে পারবেন না কোনো সমস্যা নেই আমি কিন্তু এখান থেকেই অনেকে টেক্সট করতেছি দেখেন টেক্সট করার সাথে সাথে বলতেছি যে প্রিমিয়াম তো সমস্যা নাই টেক্স করতে থাকবেন যদি কেউ আপনার এই কয়েন গিফট করে বা ডায়মন্ড গিফট করে তাহলে কিন্তু অনেক সুবিধা হবে মেসেজ রিকোয়েস্ট অনেক আসতেছে যারা গুগল ভয়েসের কাজ করেন এবং ডেটিং সাইটের কাজগুলো করেন অর্থাৎ সিপিএ মার্কেটিং করেন এখানে কিন্তু আপনাদের গুগল ভয়েস সিপিএ মার্কেটিং এবং অ্যামাজনের যে অ্যাফিলেট মার্কেটিংয়ের প্রোডাক্ট লিঙ্ক প্রমোট এটা কিন্তু আপনারা এখান থেকে পোস্টিংয়ের মাধ্যমে করতে পারবেন যদি আপনারা চান যে কিভাবে আমরা পোস্টিংয়ের মাধ্যমে আনলিমিটেড ইউএসএ ট্রাফিকের কাছ থেকে নাম্বার নিব এবং আমাদের কিভাবে সিপিএ মার্কেটিংয়ের লিঙ্ক প্রমোট করব অর্থাৎ অ্যামাজনের আদার সাইটগুলোর যে লিঙ্কগুলো প্রমোট করবেন তো সেই বিষয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন আর যারা খারাপ মন্তব্য করবেন তাদের কোনো মন্তব্য করার প্রশ্নই আসে না ভিডিওটি যদি আপনাদের ভালো না লাগে অবশ্যই আপনারা স্কিপ করে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ট্রেডিং করতেছি সুন্দরভাবে তো আপনারা ইচ্ছাগুলো কিন্তু ট্রেডিং করতে পারবেন এই সাইট থেকে এবং আনলিমিটেড নাম্বার নিতে পারবেন কোনো সমস্যা নাই আর সিপিআর লিঙ্কও প্রমোট করতে পারবেন তবে নিয়ম অনুসারে কাজ করবেন আর হ্যাঁ কাজের শুরুতে আপনারা অবশ্যই ফ্রি অথবা পেড যে কোনো একটা ভিপিএন আপনাদের ফোনে কানেক্ট দিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট করতে সুবিধা হবে এবং কাজ করতে অনেক সুবিধা হবে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ